সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে ও তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় আসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই আপনি যদি সৎ হন আপনার ব্যবসা যদি ঠিক থাকে আপনি আপনার মতো করে কাজ করবেন আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে আয় দোস্ত আয় বুকে আয় এই গ্রুপ থেকেও সাবধান রাশমি পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন যে কখন চারাটা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন because you must keep your enemies closer খুব কাছে রাখতে হবে যে কে কি শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না অনেকেই যে আমরা ফেস করি একটু ফেমাস ওনাকে কেন আর রাখলো উনি কে কি যার যা ইচ্ছা বলো আপনি আপনার জন্য পরিবারের জন্য আপনার স্বাস্থ্যের জন্য আপনার বন্ধুত্বের জন্য দেশের জন্য নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন আর কেয়ারফুল থাকবেন স্মার্ট থাকবেন একদম স্মার্ট ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার লাইসেন্স ট্যাক্স ব্যাট ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই একটা কথা আছে জসমিন দেশ জদাচার যেই দেশে যেই